শালার কি জীবন রে আমার না করালাম একটা প্রেম না কিনালাম একটা গাড়ি ওই ভাড়া নাই বলি বুলেট গাড়ি না ঘুরে ফুল খাতু নূর বানু তাই দেখা ওর ফেলে চা তাকে চুমা খায় রে আর আমার মিহি তুই আস না শালার জীবন রে তাই বাইতে যাই আবার গাড়ি কিনা দিবার কইখা গাড়ি কিনা দেও আব্বা আমারে গাড়ি কিনা দাও তাড়াতাড়ি নইলে আমি বাগের সরাসরি আমার মুখ দিয়ে তো বিড়ির গন্ধ আইতেছে তো পাতা ও দিয়ে তো আমার এখানে গো তো জাম্বুরা খাইলাম এখন তো গন্ধ বাইরে না কেনা এই যাই বাইরেও না গন্ধ জাম্বুরা পাতা খাইছি যে আর খাইছিলি Oh থাকে না আব্বা বাবা কেন এত ডান্স কে তুই ডাউসকা খালি ডাউসকা ডাউসকা করো স্কুল ব্রো বয় ক কি করবি ক আমার গাড়ি কিনে দিবা না গাড়ি কিনে কি করবি তুই এই দুই মাইল রাস্তা আমার কলেজ জানা গে আয়াত রাস্তা আমি এটা না দুই মাইল আমি আগে পাঁচ মাইল রাস্তা আড়ে গেছি তোমার নালা তো উনিশশো নব্বই সালে আমি জন্ম নিই নাই আমি ডিজিটাল যুগে জন্ম নিছি তাই কি তাই গাড়ি কিনে দেন না গাড়ি কিনে দেন না দাদা আমার গল্প করছে তোমার একটা সাইকেল কিনা দিছাও সেই সাইকেল নিয়ে তুমি কি করছো ফিল্ডিং মারছাও রে তোর কারা কইছে দাদা কই থেকে গেছে আমি তো ডিজিটাল যুগে জন্ম নিছি আমার গাড়ি কিনা দাও নলে আমি পরাবাদ দিম পরাবাদ দিলি তোর ক্ষতি না আমার ক্ষতি আমার কোনো কোনো ক্ষতি তোমারই ক্ষতি কে কিভাবে ক্ষতি আমার তুমি পোলা শিক্ষিত বানা আর না গাড়ি কিনে দিলি দাও নলে যে আমি গেলাম আমার ভাগে মারি পেয়েছে আমি গাড়ি কিনি কে রে তোর বাঘের মাটি তুই বেশি তোর বাঘের মাটি আইলো কোনো নে কি দাদা কে গেছে তুমি কি থেকে গেছো না বাঘের মাটি গেলাম যা তুই যা আমার সিমে ছাড়া তুই কি বাঘের মাটি দেখ না যা আমি যা তুই কি পোলা হান রে কিনা দেনে করে oh, দেখছে এই ফিল্ডিং মারনে গাড়ি কিনবো তাও আপাসি কম দামে গাড়ি না आराम ज्यादा बोला जाने इनकार